সাতটা গুণ যদি আমাদের মাঝে থাকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করে এই গুণগুলো যার মধ্যেই থাকবে আমার মধ্যে আপনার মধ্যে অন্য কারোর মধ্যে যখন দেখবেন বুঝতে পারবেন যে এই লোকটি আল্লাহ তালার কাছে পছন্দনীয় একজন ব্যক্তি সেটা আমার মাঝেও যদি থাকে তাহলে আমিও বুঝে নেব যে আসলে আল্লাহ বা রব্বুল আলমিন আমাকেও পছন্দ করে জায়গায় জায়গায় কোরআনুল কেরিমে বিভিন্ন স্থানে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা আসলে কাদেরকে পছন্দ করে আমরা এই গুণগুলোকে মিলানোর চেষ্টা করব। যদি আমাদের মাঝে থাকে আলহামদুলিল্লাহ আর যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা এই গুণগুলো যাতে করে অর্জন করতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই সাতটি গুণ আমাদের নিজেদের মধ্যে অর্জন করার জন্য যাতে করে আমরা আল্লাহ তালার প্রিয় পাত্র প্রিয় ভাইরা আমার এক নাম্বার ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা তওবা করে গুণাঘাতা হয়ে যাওয়ার পরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে একটা বান্দা শয়তানের ধোকায় পড়ে নাফসের তারণায় পড়ে গুণা করে ফেলতে পারে কিন্তু এই গুনাহগার ব্যক্তি যখন গোনা ছেড়ে দিয়ে গোনা থেকে একেবারে মুক্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পছন্দ করেন আমাদের মধ্যে যদি তাওবার গুণটি আমরা অর্জন করতে পারি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তালা আমাদেরকে আসলে পছন্দ করে প্রিয় ভাইয়ের আমার এ বিষয়ে আল্লাহ তালা নিজে কোরআনুল করিমের মাঝে আলোচনা করেছেন আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ বাকরাবুল আলমিন ইউহিবুত্তাওয়াবিন বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে গুণা থেকে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন এক নাম্বার আমরা যখনই গুণা করব গুণা হয়ে যাবে আমাদের দ্বারা গুণা করার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে না বরং গুণা যখনই হয়ে যাবে আমরা ফিরে আসবো আল্লাহর দিকে তওবা করব আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করবেন ভালোবাসবেন রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন খয়রুল খত্তাইন বোন ভুল তো মানুষ করে কিন্তু এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে গোনা থেকে ফিরে আসে যে আমি আর কখনো গোনা করব না আমি আর কখনো গোনার মধ্যে জড়িত হব না আমি এই গোনার ব্যাপারে লজ্জিত হয়েছি এভাবে যখন বান্দার আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তালা এই ব্যক্তিকে পছন্দ করেন প্রিয় ভাইয়ের আমার দুই নম্বর গুণ যখন কোনো ব্যক্তি অপবিত্র হয়ে যায় সাথে সাথে পবিত্রতা অর্জন করে সর্বদা পবিত্র অবস্থায় থাকে এদেরকেও আল্লাহ তালা পছন্দ করে আপনার মধ্যে যদি এই গুণটি না থেকে থাকে আমাদের মধ্যে যদি এই গুণটি না থেকে থাকে আমরা অবশ্যই চেষ্টা করব সদা সর্বদা পবিত্র থাকার জন্য আমার অজু ছুটে গিয়েছে আমি সাথে সাথে অজু করে ফেলব আমার শরীরটা কোনো কারণে নাপাক হয়ে গিয়েছে আমি সাথে সাথে পবিত্রতা অর্জন করব। কারণ এই আয়তের মধ্যে যে আয়টি আগে তেলাওয়াত করেছি এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াই হেব্বুল মুতা তহিরিন আল্লাহ তালা যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে পছন্দ করে প্রিয় ভাইয়ের আমার রাসুল করিম সাল্লাহ সাল্লাম বেলালকে জিজ্ঞাসা করেন ও বেলাল আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি তখনই তোমাকে দেখতে পাই তুমি আমার সামনে হাঁটছো তোমার কি গুণ রয়েছে এমন হজরত বেলাল রাজি আল্লাহ তালানু বলেছেন ইয়া রসুলাল্লাহ আমার তেমন কোনো গুণ নেই তবে একটি গুণ রয়েছে আমি যখনই অপবিত্র হই সাথে সাথে পবিত্রতা অর্জন করি প্রিয় ভাইয়েরা আমার আমরা বেলাল রাজি আল্লাহ তালানু এই যে একটি গুণের কারণে হয়তো বা আল্লাহ তালা এই একটি গুণের কারণেই তাকে এই জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত দান করেছি সে রাসুলের আগে আগে হাঁটতে থাকে সুতরাং আমরা যখনই অপবিত্র হব পবিত্রতা অর্জন করব তাহলে আল্লাহ তালাও আমাদেরকে পছন্দ করবে তিন নাম্বার আমরা শুধুমাত্র আল্লাহ তালাকে ভয় করব। সদা সর্বদা সবসময় যে কোনো মুহূর্তে থাকি না কেন আমরা কোনো নির্জন স্থানে থাকি বা প্রকাশ্য কোথাও থাকি না কেন সর্বাবস্থায় যদি আমরা আল্লাহ তালাকে ভয় করতে পারি এই গুণটা অর্জন করতে পারি বুঝতে হবে যে আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে পছন্দ করেন এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাহুল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহ তালা মুত্তাকিনদেরকে পছন্দ করে মুত্তাকিন কারা যারা সর্বদা আল্লাহ তালাকে ভয় করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে আমি একাকি নির্জনে ঘরের মধ্যে বসে আছি এ অবস্থায় যদি কোনো গুণা আমার সামনে চলে আসে আর গুণাটা যদি করতে মনে চায় সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে আমি গুণা থেকে ফিরে যাব আমি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখতে মন চেয়েছে আমি যদি এই খারাপ কাজটা করতে চাই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ এসে যাবে আমি সাথে সাথে এই গুনাহের কাজটা ছেড়ে দেবো এরকম ভয় যদি আমরা আল্লাহর ব্যাপারে করতে পারি অর্জন করতে পারি তাহলে বুঝতে হবে আমাকে আপনাকে আল্লাহ তালা পছন্দ করে আর ভয় তো শুধুমাত্র আল্লাহ তালাকে করা যায় অন্য কেউ ভয়ের উপযুক্ত না এই ভয় দ্বারা আল্লাহ তালার ভয়কে বোঝানো হয়েছে সুতরাং আমরা যদি এই গুণটা অর্জন করতে পারি তাহলে আমরাও আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দনীয় বান্ধবদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় ভাইরা আমার চার নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালার উপরে ভরসা করে আল্লাহ তালার উপরে নির্ভরশীল হয় নিজের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভরশীল নয় নিজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল নয় অথবা অন্য কোনো সোর্স অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয় এদেরকে আল্লাহ বাকরবুল আলমিন পছন্দ করেন একমাত্র যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করে আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তালার উপরে নির্ভরশীল হয় আল্লাহ বাকরবুল আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাওয়াক্কুলকারীদেরকে পছন্দ করে সুতরাং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর পর নির্ভরশীল হবে তাওয়াক্কুল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করবেন আমরা এটা অবশ্যই অর্জন করব সব কিছুর নির্ভর একমাত্র আল্লাহ তালার হব অন্য কারো উপরে আমরা নির্ভরশীল হব না অন্য কারো উপরে আমরা ভরসা করব না পাঁচ নম্বর গুণ আল্লাহ তালা ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি মানুষের প্রতি এহসান করে এহসানের অনেকগুলো অর্থ হতে পারে এর মধ্যে একটি হচ্ছে এরকম যে সে ব্যক্তি মানুষকে ভালো কাজের প্রতি দিন ইসলামের প্রতি দাওয়াত দেয় মানুষকে খারাপ কাজের পথ থেকে ফিরায় আনে এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ পাক আলমিন পছন্দ করেন আল্লাহ পাক আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন অল্লাহ ইউহিব্বুল আল্লাহ তালা মহসেন যারা রয়েছে এহসানকারী রয়েছে আল্লাহ পাক আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন ছয় নম্বর যে সমস্ত ব্যক্তিরা ন্যায় বিচার করে যারা বিচারকের আসনে সমাসীন রয়েছে বিচার কার্য সম্পাদন করবে সেক্ষেত্রে একেবারে উপরের পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত যেখানেই বিচার কায়েম হবে আর সেই জায়গায় যে ব্যক্তিরা ন্যায় বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করবেন এমন না যে কারো টাকা খেয়ে এটাকে উল্টিয়ে দিবে পাল্টিয়ে দিবে অথবা ক্ষমতার জোরের কারণে পাল্টিয়ে দিবে অথবা কারো হমকি ধমকির কথা মেনে নিয়ে পাল্টিয়ে দিবে এরকম নয় বরং সাদাকে সাদা কালোকে কালোই বলবে এরকম ব্যক্তিরা যদি ন্যায় বিচার করে থাকে তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তালা অবশ্যই অবশ্যই অনেক বেশি পছন্দ করেন আল্লাহ বাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মকসিদ্দিন যে সমস্ত ব্যক্তিরা যারা ঠিকঠাক মতো ন্যায় বিচার করে থাকে আল্লাহ পাক আলমিন এদেরকেও পছন্দ করেন সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করে ধৈর্যশীল হয় যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করে যে কোনো বিষয়ে সবর করে আল্লাহ পাক আলমী আলমিন তাদেরকে ভালোবাসেন এবং তাদের সাথে থাকেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ বাকরবুল আলমিন ধৈর্যশীল ব্যক্তিদেরকে পছন্দ করেন সুতরাং যখনই কোনো ধরনের কোনো সমস্যা হবে আমরা সমস্যার সম্মুখীন হব সব সময় ধৈর্য ধারণ করবো আল্লাহ বাকরাবুল আলমিন আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস আল্লাহ বাকরাবুল আলমিন আলামিন বলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যর মাধ্যমে এবং নামাজের মাধ্যমে কারণ আল্লাহ বাকরাবুল আলমিন ধৈর্যশীলদের সাথে রয়েছে সুতরাং যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য গুণটি অর্জন করতে পারবে বুঝতে হবে এই ব্যক্তিদের সাথেও আল্লাহ পাক রব্বুল আলমিন রয়েছেন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলম পছন্দ করেন এই যে যে ষাটটি গুণের কথা আলোচনা করলাম আমরা অবশ্যই চেষ্টা করবো ষাটটি গুণ অর্জন করার জন্য যদি আমাদের মধ্যে না থেকে থাকে আর যদি থেকে থাকে তাহলে বুঝতেই পারলাম প্রিয় ভাইরা আমার এই যে যে ষাটটি গুণ রয়েছে এই ষাটটি গুণ থাকলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করছেন অবশ্যই অবশ্যই আমরা নিজেরাও এই গুণগুলো অর্জন করব এবং আমাদের যে সমস্ত ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তাদেরকেও এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো যাতে করে তারাও এই সাতটি গুণ অর্জন করতে পারে আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক দান করুন